আপনারা দেখছেন দুই বছরের ভালোবাসার সম্পর্ক লোভের বশবর্তী হয়ে কিভাবে একে অপরের অশ্রু ছড়িয়ে বিদায় নেয় Mm-hmm. Thank you. Thank you.